সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে আসছি আসার পরে দেখছি যে হ্যাঁ ঘটনা সত্য তারপর আমরা বরিশাল থেকে আমরা ডুবুরি টার্নআউট নিয়ে আসি এসে কাজ করে আমরা তিনটা চল্লিশে চল্লিশে দিয়ে আমরা কাজ শুরু করি কাজ শুরু করার পরে আমরা অনেক খোঁজাখুঁজির পরে বেশ কিছুটা দূরে আমরা লাশটা উদ্ধার করতে সক্ষম হয়েছি